রহমান রহিম পবিত্র কাবায় রহমতের বৃষ্টির আমরা একটা দৃশ্য দেখলাম আল্লাহ আমাদেরকে এই কাবা ধরার ছুঁয়ে মাপ চাওয়ার আপনার রহম মালিকের রহমত ভালোবাসা পাওয়ার তৌফিক দান করেন আমিন আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম